চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করো হ্যাঁ। দুই বন্ধুরা যাচ্ছি দিয়ে ভোগটা ডেঙ্গি যাবে এটি এখন বাইক চালাচ্ছি মেলা হ্যাঁ। লাগছিল দেখতে পাচ্ছেন লক্ষ্মী লক্ষ্মী ড্যাঙ্গির Lakshmi hello guys welcome to back my channel তো আমি চলে আসছি আমি আজকে যাব ভিতর বাড়ি ভোক্তাটাঙ্গির কাছে যেটা মেলা বেড়াইছিল মেলাতে ভিডিও করছিলাম তো মেলাতে ইউটিউবে আপলোড দিয়েছিলাম তো আমার একটা বন্ধু চেনা জানা ওর সাথে আমি দেখা করতে যাবো বন্ধুরা যাচ্ছি তো ওর সাথে আমরা যাই একটু কথা বলবো তো ইউটিউবে চেনা জানা চিনা পরিচয় এমনি চেনা পরিচয় ছিল না আগে তো আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম ভিডিওটা আমি আচ্ছা, সবাই তো দেখছেন যাই আপ দেখাবো সব ফাইনালি আমরা চলে আসছি সুইচ গেট পথে যাচ্ছি তারপরে আমরা ভোক্তাডাঙ্গি যাবো ভোক্তাডাঙ্গি যাওয়ার পরে বন্ধুর সাথে দেখা করবো এখন যাই দেখি দুই হাজার চারটে পার্সেন্ট সুটগেট পার হয়ে গেছি এখন এটা কি বলে বিলাতি বাড়ি পৌঁছাচ্ছে এখন দেখতে পাচ্ছেন এই যে বিলাতি বাড়ি স্কুল তো এই বিলাতি বাড়ির রাস্তা এই রাস্তায় দিয়ে ভোগটা ট্যাঙ্গি যাবে এটাই দিয়ে তারপরে কি বলে লদা বাড়ি যাবে লদা বাড়ি যাবে এটাই দিয়ে ভিতর বাড়ি যাবে হয়তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখছেন আমি এখন বাইক চালাচ্ছি হ্যাঁ আমরা বন্ধু কিছু বলবে বলেন আমি এখন বাইক চালাচ্ছি হ্যাঁ। বাইকের নাম হলো অ্যাপাচি আর টি আর অ্যাপাচি আর টি আর আমি বাইক চালাচ্ছি এই যে দেখেন দাদা হ্যাঁ বিন্দাস গাড়ি চালাচ্ছি হ্যাঁ। অনেকদিন রাতের থেকে গাড়ি চালাবো ওইখানে পৌঁছাবো তো পৌঁছার পরে আমার বন্ধুর সাথে কথা হবে যেটা তো আপনি আমি সিম্পল ড্রেস চোখ লাদাবাড়ি পৌঁছাচ্ছি এখন যে লদাবাড়ি পৌঁছাচ্ছি লদাবাড়ি এইদিকে আসার ব্লক করা মানে হচ্ছে কি এইখানে আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে তো সাবস্ক্রাইবের জন্য আমরা ভিডিও বানাচ্ছি তো সাবস্ক্রাইবটার জন্য দেখে যে আমি হয়ে গেলাম এখন আসবো টাঙ্গি এই যে চলে আসছি ভক্তাটাঙ্গি কাছে আর কিছুক্ষণ পরে আপনাদেরকে ভক্তাটাঙ্গির কিছু ভিডিও দেখাবো একটু কেন হয়তো পাঁচ দশ মিনিট আমাদের অল্প কাজ আছে কাজ করার পরে তো আমার সাবস্ক্রাইবের সাথে আমি আপনাদেরকে একটা বন্ধুর মতো হয়ে গেছে ওর সাথে আমি কথা বলাবো কথা বলার পরে আপনাদেরকে ভিডিও করা আরও দেখাবো কী কী আছে না আছে তো তো এই যে চলে আসি গেটখানে গেটে এখানে চলে আসি আমি এখন বন্ধুকে ফোন করবো একটু দাঁড়ায় তো বন্ধুরা এখানে ভিডিও করছি আমিও ভিডিওগুলো দেখছি এখানে চান করছিল চান করা ভিডিও ভিডিও হয়তো আপনাদেরকে মেলার দিনকে সেই আমি দেখাইছি ভিডিওটা তো এখানকার ভিডিও হয়তো অবশ্যই দেখছেন সব লোকগুলো এদিক দিয়ে গেছিল কত কি বলতে বাকি কতটা চলতে বাকি তোর চোখের চাউনিতে বুক কতটা গলতে বাকি তোকে পেতে সব হারাতে যাব নিলছে নির্বাসন তোকে পেতে সব হারাতে যাব নিলছে নির্বাসন দিয়ে মেলা গেছিল অনেক লোক দেখতে পাচ্ছেন উপর দিয়ে ট্রেন যাচ্ছে নিচান দিয়ে আমরা পুরা জল আছে এদিক দিয়ে মেলা গেছিলো লক্ষ্মী ট্যাঙ্গি যেটা মেলা ছিল এদিক দিয়ে যা আসা করতো লোকগুলা তো এখানে মেলা লাগছিল দেখতে পাচ্ছেন লক্ষ্মী লক্ষ্মী ট্যাঙ্গির লক্ষ্মী পূজার মন্দির আপনারা অবশ্য হয়তো আসছিলেন কিন্তু মেলাটা দেখছেন কিভাবে লাগছিল কত সুন্দরভাবে এদিক দিয়ে নিয়ে চল এদিক দিয়ে নিয়ে চল মন্দিরকে দেখাবো এখানে মেলা লাগছিল অনেক প্রচুর লোক আসছিল ভিড় জয় মা লক্ষ্মী few moments এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার শেষ সাথে আমি দেখা করতে আসছি বন্ধু ভাই কিছু কো হাই টাই তো হাই বন্ধুরা কেমন আছো আর কেমন লাগতেছে বলো তারপর আর কি বলবো আর চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করো হ্যাঁ। অনেক দূর থেকে আসলো দেখা দেখা করতে ওর মামার বাড়ি এখানে আর আমার বাড়ি ওইখানে তো হ্যাঁ। যোগাযোগ হয়েছে ফোন করে তার জন্য আর কি ভাবলাম দেখা করে নিই একটু হ্যাঁ। আর আমাদের এখানে মাঠে লক্ষ্মীরাঙা মাঠে এখানে দেখা করতে আসলাম ঠিক আছে ঠিক আছে তাহলে এখান থেকে লাস্ট হ্যাঁ। আরো হ্যাঁ, আরো দেখা হবে আবার ঠিক আছে কাজ করতে থাকি এভাবে